আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি সম্বন্ধে অবগত করব সেটা হচ্ছে সার্ভে জাঙ্কি অর্থাৎ সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট এবং কিভাবে ওখানে কাজ করবেন আমি লাইভের মাধ্যমে দেখাই দেব যে সার্ভে জাঙ্কির থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন অর্থাৎ সার্ভে কমপ্লিট করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমার রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন সার্ভে কাজ করতে হলে আপনাকে যা লাগবে তা হচ্ছে একটা আইপি অর্থাৎ সক্স ফাইভের যে কোনো একটা আইপি আপনারা যারা সক্স ফাইভের আইপি কানেক্ট দিতে পারেন না তারা আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখে নেবেন কোনো সমস্যা নেই আর যারা আমার টিমের সাথে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে নক করবেন ইতিপূর্বে যারা সার্ভে জাঙ্গিতে কাজ করেছেন তারা অবশ্যই আমাকে নক করবেন যে ভাইয়া আপনার সাথে আমি কাজ করতে চাই তাদের পেমেন্ট মেথড নিয়ে সমস্যা তো এখানে আমি এখন যদি সার্চ করি সার্ভে জাঙ্কি লিখে আপনাকে কিন্তু সার্ভে জাঙ্কি লিখে সার্চ করতে হবে লেখার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করাবে তো আমরা সর্বপ্রথম যে সাইটটা শো করাবে আমরা ওইটাতে ক্লিক করবো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে জয়েন নাও তো জয়েন নাও এটা ক্লিক করার পরে আপনারা যে ইমেইল অ্যাড্রেস দিয়ে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই ইমেইল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে এখানে কিন্তু সাইন আপ উইথ গুগল আছে কিন্তু ওইটা করা যাবে না তো এখান থেকে আমি ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে পেস্ট করে দেবো এবং এগ্রিতে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে সাইন আপ যে আছে সাইন আপ একটা ক্লিক করে দেবো তো সাইন আপে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখেন এখানে কিন্তু আমাকে স্টার্ট করতে বলছে যে your voice can change the product of the tomorrow set up your account তো এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে একটা ইউএসএ রিয়েল লোকের এসএসএন লাগবে তো আমার কাছে কিন্তু একটা এসএসএন আছে আর অবশ্যই সতর্ক থাকতে হবে সার্ভেতে প্রথমে আপনারা যে অ্যান্সারগুলো করবেন ওগুলোই কিন্তু বারবার আপনাকে জিজ্ঞাসা করা হবে সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন এবং অ্যান্সারগুলো মনোযোগ সহকারে অথবা লিখে রাখতে পারেন নোটপ্যাডে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে একটা জিপ কোড দিয়ে দিলাম যেটা আমার ইতিপূর্বে কপি করা ছিল এখানে আমি সালটা একটু দেখে নেই পাঁচ চার উনিশশো চুয়াত্তর তো আমি এখান থেকে পাঁচ চার উনিশশো চুয়াত্তর কিন্তু করে দেব তো আপনারা যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেম বিষয়টাই মানতে হবে মাথায় রাখতে হবে আপনাদের যে জন্মশালা দিচ্ছেন যে মাস দিচ্ছেন যে দিন দিচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণটা মিল রাখতে হবে পরবর্তীতে আপনাকে কিন্তু কোশ্চেন করা হবে যে আপনি এত সালে এত কত সালের মধ্যে জন্মগ্রহণ করছেন এখান থেকে মেল আর ফিমেল এটা আপনারা এখন সিলেক্ট করে দিবেন তো আমি নোটপ্যাডে একটু দেখি যাই হোক আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি মেল দেওয়ার পরে নেক্সট করে দিলাম এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা যদি fake name USA fake name generator থেকে কিন্তু নিতে পারেন ক্রোম ব্রাউজারে লিখতে পারেন USA fake name generator fake name generator থেকে এর নাম নিয়ে আসবেন তো আমার কাছে নাম আছে ইতিপূর্বে তা আমি এখন ওইটা দেব আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে জ্যাক উইলিয়ামসে দিচ্ছি তারপর একটা পাসওয়ার্ড আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই জায়গায় কারণ পাসওয়ার্ড ছাড়া কিন্তু উইথড্র ইম্পসিবল তারপরে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন নিচে তো দেখতে পাচ্ছেন কোশ্চেন কিন্তু আমার পাঁচের পাঁচটা কোশ্চেনের মধ্যে আমি পাঁচটারই অ্যান্সার করেছি এখন শুধু অপেক্ষা দেখি আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কি না হয় দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন মানে আমার সাইন আপটা কমপ্লিট হয়েছে যার কারণে ওরা আমাকে পঁচিশ পয়েন্ট দিয়েছে তো এখান থেকে আপনারা কিন্তু দেখেন এখানে বলছে do you own any of the following pets এখান থেকে আপনারা ক্যাট ডগ ফিশ যে কোনোটা দিতে পারেন কিন্তু এইটা আপনাকে নোটপ্যাডে সেভ করে রাখতে হবে যাতে করে আপনি পরবর্তীতে অ্যান্সার করার সময় যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে দিতে আপনাদের সুবিধা হয় তো এখান থেকে আমি যেটা দিচ্ছি আমি অবশ্যই নোটপ্যাডে লিখে রাখবো কারণ আমার নেক্সটে যে কোশ্চেনগুলো আমাকে করবে তাদের অ্যান্সার ঠিকভাবে দিতে হবে আর ঠিকভাবে না দিতে পারলে কিন্তু আপনাদেরকে জাস্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট এইভাবে দিয়ে যাবে তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন কোথাও স্কিপ করবেন না এবং মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ একটি কথা আপনারা যারা ইতিপূর্বে সার্ভে জাঙ্কির কাজ করেছিলেন তারা যদি কাজ করতে চান আমার একটা নতুন টিম গঠন হচ্ছে এখানে শুধুমাত্র দুইজন মেম্বার পাইছি আর মাত্র আটজন মেম্বার হইলে আমি কিন্তু কাজ স্টার্ট দিয়ে দেবো তো আপনাদের নিজস্ব আইপি থাকা লাগবে এবং পেমেন্ট মেথড আমি দিয়ে দেব আপনারা এখানে চাইলে উইথড্র দিতে পারেন অথবা আমার টিমে কাজ করে আমার সাথেও কিন্তু কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা যদি এডুকেশন লাইফ মানে যেটা আছে আপনি কি রিসিভ করছেন শিক্ষা জীবনে কতদূর পর্যন্ত পড়ছেন সে পর্যন্ত কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনাদের ইনকাম যেটা আছে ইনকাম সোর্স অবশ্যই এগুলো মাস্ট বি মনে রাখতে হবে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে তো আমি অ্যান্সার করতেছি আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি কিন্তু এখানে কাজ করতেছি পাশাপাশি আপনাদেরকেও বোঝাচ্ছি তো যারা সার্ভে জাঙ্কি নিয়ে আমার কাছে কোশ্চেন করছিলেন যে ভাইয়া সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটা চাই তাদের ইনশাল্লাহ তাদের মনের আশাটা পূরণ হয়েছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে সব সার্ভে কমপ্লিট করতে হবে আর ভুলেও কেউ এই যে নিচে দেখতে পাচ্ছেন কর্নারে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্টটা কিন্তু করবেন না আর এখান থেকে চাইলে কিন্তু স্টার্ট রিয়ার্ড অর্থাৎ স্টার্ট আর্নিং এটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই অ্যাপসটা কিন্তু পিসিতে নামানো যাবে না বেশি লোভে পড়া যাবে না সার্ভের কাজ করতে হলে তো আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সার্ভে অ্যাকাউন্ট খুললেই সার্ভে অনেকে হয়তো বা অ্যাকাউন্ট পান না তো আমি একটার পর একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু কমপ্লিট করতেছি যে আমার প্রোফাইলটা আমি কমপ্লিট করতেছি এখান থেকে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে হবে সব কিছুই করতে হবে আপনারা মনোযোগ সহকারে দেখুন শুধু অ্যাকাউন্ট করলে হবে না কাজ করতে হবে সার্ভেতে তো এখান থেকে দেখেন সার্ভে টিউটোরিয়াল তো আমরা যদি সার্ভে টিউটোরিয়ালটা পূরণ করি তাহলে এখান থেকে এক্সট্রা টিউটোরিয়ালে দিলেন দেওয়ার পরে এখানে ইএস দিবেন যে আমি আমার আঠারো বছরের নিচে কোনো চিলড্রেন আছে কি না তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে কি করতে হবে মাথায় রাখতে হবে যে আপনার ফ্যামিলিগত ফ্যামিলিতে মেম্বার কয়জন আপনি আবার যদি অবিবাহিত দিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আঠেরো বছরের নিচে চিলড্রেন দেন সেক্ষেত্রে কিন্তু হাস্যকর একটা বিষয় তো আপনাকে সব কিছু মাথায় রেখে সার্ভের কাজটা করতে হবে সার্ভের থেকে ইনকাম কিন্তু করা খুব সহজ তো এই জায়গা থেকে যারা ইনকাম করতে চান বা ইতিপূর্বে করছিলেন তাদের যারা সার্ভে কাজ করছিলেন তারা হয়তো বা জানবেন যে সার্ভে কতটা সহজ কাজ এবং কিছু কিছু ক্ষেত্রে টাপও আছে তো টেকনোলজি প্রোফাইল যে টেকনোলজি প্রোফাইলটাও কিন্তু আপনারা কমপ্লিট করবেন এখান থেকে কমপ্লিট করলে আর্নিং তারপরে কিন্তু আপনাদের প্রোফাইল কমপ্লিট হওয়ার পরে মূল সার্ভেতে চলে যাব আর আমি মূল সার্ভেতেও কাজ করে দেখাবো আপনারা কীভাবে মূল সার্ভের অ্যান্সার করবেন আর একটি কথা আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা অবশ্যই আমার robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন টেকনোলজি বিষয়ে অর্থাৎ আপনাদের অনলাইন কাজের ভিত্তিতে যে নতুন নতুন ভিডিওগুলো লাগে আপনাদের হেল্প করার জন্য সেই ভিডিওগুলো আমি কিন্তু ক্রিয়েট করে থাকি তো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই রোবট এস টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি কিন্তু বলে দিচ্ছি অনেক লং হবে কারণ একটা সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আপনার সার্ভে কাজ পর্যন্ত দেখা অনেক কিন্তু টাইমের একটা ব্যাপার আছে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন আমার যত দ্রুত সম্ভব আমি কিন্তু দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন কোশ্চেনটা আগে অবশ্যই বুঝতে হবে যে আপনি ছয় মাসে কোন স্টোর থেকে শপিং করেছিলেন তো সে সবগুলো কিন্তু দিতে হবে এখানে এই যে এখানে আসছে বারো মাস তো আপনাকে কিন্তু এই বিষয়গুলো যে কোনো একটা দিলেই হবে কিন্তু অ্যান্সারটা মনে রাখতে হবে যে আমি এইটার এই অ্যান্সারটা দিছিলাম সেক্ষেত্রে কিন্তু আপনাদের সার্ভে করতে সুবিধা হবে আপনারা যখন নেক্সট মানে মেইন সার্ভেতে চলে যাবেন সেক্ষেত্রে এই আনসারগুলোর উপর ভিত্তি করে ওরা কিন্তু সার্ভের রিওয়ার্ডটা আপনাদেরকে দেবে সার্ভে মূলত ইউএসের কাজ অর্থাৎ ইউএসের ব্যক্তিরা কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে এগুলোতে ওরা আর কি মার্ক করে করে দেয় যাতে করে কোম্পানিরা বুঝতে পারে যে আমাদের এত সেল হচ্ছে আর সেই কাজটাই কিন্তু বাংলাদেশে করতে হয় আর বাংলাদেশে যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কম্পিউটারটা সরাসরি আপনারা চাইলে ভিপিএস অর্থাৎ রিমোট পিসি রিমোট ডেস্কটপ এসব কিছু ইউজ করতে পারেন করে ইউএসএ চলে যেতে পারেন অথবা সার্ভে জাঙ্কিতে কাজ করতে হলে আপনাকে কিন্তু জাস্ট একটা আইপি সক্স ফাইভের আইপি হলে হবে আর আমি নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আশা করব যে সোয়াকবাজ নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য আপনারা যারা আমার রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটির সাথেই আছেন তারা কিন্তু আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হয়তোবা এই ভিডিওর পরেই আমার এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে তো আপনারা আপনাদের ভালোবাসায় আজকে আমি এক হাজার সাবস্ক্রাইবার ডান করতে চলেছি আপনাদের জন্য আমার দোয়া এবং আপনারা আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি বলে দিয়েছি কিন্তু যে কোনো কোশ্চেনের মানে যে কোনো অ্যান্সার করলেই হবে যে কোনো কোশ্চেনের যে কোনো অ্যান্সার করলেই হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জাস্ট মাথায় রাখতে হবে যে আমি কোন কোশ্চেনটার কোন অ্যান্সারটা করলাম আমি কিন্তু এগুলো আগে থেকে নোটপ্যাডে রাখছিলাম যার কারণে আমি অতি তাড়াতাড়ি আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে খুব দ্রুত দেখাতে সক্ষম হচ্ছি এভাবেই কিন্তু কাজ করতে হবে তো সার্ভের এখানে মূলত একশো পয়েন্টে এক ডলার আপনি আজকে যে ভিডিওটি আমি দিছি অর্থাৎ আপনারা মিনিমাম পাঁচ ডলার হলে উইথড্র দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রোফাইল আপনারা প্রোফাইলগুলো ক্রিয়েট করলেই দেখা যায় যে ডেট থেকে দুই ডলারের মতো আর্নিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বাকি তিন ডলার আপনাদেরকে কিন্তু মূল সার্ভে করে আর্নিং করতে হবে তো প্রোফাইল ক্রিয়েটের বিষয়টাই মূল সার্ভের ওপর লক্ষ্য দেয় আপনারা যদি প্রোফাইল ক্রিয়েট স্ট্রংভাবে করেন অর্থাৎ মনোযোগ সহকারে এবং প্রশ্নগুলো বুঝে বুঝে করেন সেক্ষেত্রে আপনারা যখন মূল সার্ভেতে যাবেন তখন আর পাঁচ ডলার ষাট ডলার নিয়ে টেনশন করতে হবে না একটা অ্যাকাউন্ট থেকে আপনারা দশ ডলার পনেরো ডলার করে আর্নিং করতে পারবেন তো বারবার একটা সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট আবার আর্নিং সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা মনোযোগ সহকারে অ্যান্সারগুলো করবেন তাহলে আপনারা এই সার্ভের কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সার্ভে আপনারা একটা করে সার্ভে কমপ্লিট করবেন আবার চব্বিশ ঘন্টা পরে কিন্তু আবার আপনাদেরকে সার্ভে দিয়ে দেবে তো আমি কিন্তু এখন পর্যন্ত আমার প্রোফাইলটাই ক্রিয়েট করতেছি কারণ এখানে একটা করে প্রোফাইলের মানে একটা করে প্রোফাইল ছাড়বে আপনাদের ষোলো সতেরোটা করে তো তারপর আমি খুব দ্রুত দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন যেখানে যে বিষয়টা বলছে ওই বিষয়টা না বুঝলে গুগল ট্রান্সলেট করবেন করার পরে অ্যান্সারটা করবেন সেক্ষেত্রে আপনার মনে থাকবে এবং কাজও খুব দ্রুত করতে পারবেন তো ভিডিওটি কিন্তু কেউ লাস্ট পর্যায়ে এসে কেউ কিন্তু কেটে দেবেন না কারণ সার্ভের কাজটা যে কেউ করতে পারবেন এই কারণে বলতেছি যে আপনাদেরই উপকার হবে আপনারা যারা বসে আছেন বেকার তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ এখান থেকে সেভ কন্টিনিউ করে দিতে পারেন আপনাদের কিন্তু সবগুলো ঘর ফিল আপ করার পরে সেভ কন্টিনিউয়ে ক্লিক করতে হবে অথবা এই যে ফিনিশ নিচে ফিনিশ ফিনিশে ক্লিক করতে হবে দেখেন দশ পয়েন্ট অর্থাৎ আমার এখানে সার্ভে করে আমি টোটাল একশো পঁয়ত্রিশ পয়েন্ট পেলাম আমার আরও একটা সার্ভে বাকি আছে এটাও কিন্তু দশ পয়েন্ট একটা সার্ভে তেইশটা অ্যান্সার করতে হবে তো আমি এখান থেকে তেইশটা অ্যান্সার করব মাস্টার কার্ড ভিসা মানে আমার যে পেমেন্ট মেথডগুলো আছে আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু আপনাদের মন মতো দুই এগারটা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দুই থেকে তিনটা অ্যান্সার করা অনেক সুবিধাজনক কারণ কিছু কিছু সার্ভের ক্ষেত্রে আপনাকে সামঞ্জস্যপূর্ণ কিছু অ্যান্সার দেবে যখন আপনি তিনটে অ্যান্সার করবেন তখন কিন্তু ওইগুলোর সাথে কিন্তু মিলে যাবে এই জায়গাটা কিন্তু একটা মূলত টাফ যে আপনার যে গাড়িটা আছে house hold then information about is basically in your house hold তো এখানে দেখেন মডেল টডেল এইসব কিছু আপনারা কই পাবেন তো আমরা আপনারা যারা আমার টিমে কাজ করবেন তাদেরকে আমি তো অবশ্যই সাজেস্ট করব আর যারা কাজ করবেন না তাদেরকে একটু গুড নিউজ দিচ্ছি যে আপনারা এখান থেকে যেটাই দেন না কেন আগে কোশ্চেন বুঝবেন তারপরে অ্যান্সার করবেন সার্ভের কাজ করতে গেলে মূলত আপনাদের সক্স ফাইভের যে কোনো একটা আইপি আর জিমেইল আপনাদের জিমেইল হয়তো বা স্ট্যাম্প মেল দিয়ে হবে না আপনারা মেল পারলে ক্রয় করবেন সমস্যা কি আট থেকে দশ টাকা একটা মেল তো সব কিছু অ্যান্সার ঠিকঠাক দেওয়ার পরে আমরা কিন্তু চলে যাব মূল সার্ভেতে আর মূল সার্ভে কিভাবে করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো এই জায়গাগুলো কিন্তু মনোযোগ সহকারে ফিল আপ করবেন আমি আপনাদের সময় বাঁচানোর খাতিরে আমার নোটপ্যাডে আগে থেকে লিখে দিয়েছিলাম যেগুলো দেখতেছি আর কি সার্ভে করতেছি ব্যাস আমার কিন্তু প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট তো এখন আমরা যে সার্ভেগুলো করব সেই সার্ভেগুলোকে কিন্তু আমাকে দেখেন এখানে এক মিনিট দুই কোশ্চেন স্টার সার্ভে এখানে কিন্তু একটা ক্লিক করলাম স্টার সার্ভে ক্লিক করার পরে আপনাকে এটা কিন্তু মূল সার্ভের কাজ সো এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখুন স্টার্ট সার্ভেতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ আপনি যেহেতু আইপি কানেক্ট দিয়েছেন সেক্ষেত্রে একটু রিলোড নেবেই আপনারা চাইলে কিন্তু এক অ্যান্সারে সব সার্ভে করতে পারবেন সেই বিষয় নিয়েও ভিডিও আপলোড করব কোনো সমস্যা নেই তো আমি দেখি আই অ্যাম মেল অথবা ফিমেল দেখেন আমি কিন্তু মেল দিছিলাম ওই মেলটা আর আই ওয়াজ বোর্ন ইন দেখেন এখানে কিন্তু ওই জন্মশালটা আমাকে দিতে হবে যদি জন্মশাল একটা ভুলভাল দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার এটা কিন্তু এই সার্ভেটা কমপ্লিট হবে না তো জন্মশালটা আমি ঠিকঠাকভাবে দিয়ে দেব মানে এখানে আমাকে বলতেছে যে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন আপনার বছরটা সিলেক্ট করুন জন্মের বছরটা তো আমি যেহেতু চুয়াত্তরে জন্মগ্রহণ করেছি ছাপ্পান্ন থেকে পঁচাত্তর এর মধ্যে দিলেই হবে ছাপ্পান্ন থেকে পঁচাত্তর দিলে হবে এখানে প্রসেসড প্রোডাক্ট সিক্স মান্থ হ্যাঁ এখানে দেখেন কিন্তু আমি কিন্তু দিছি ওমেন্স কোর্স তো এইটা আমার যে ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড আপনারা ইউএসএ দুইজন ফিমেল নেম দিয়ে দিবেন এইটাই ফার্স্ট এখানে বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে আর এর পরবর্তীতে কিন্তু আপনাকে ধাপে ধাপে অন্য অন্য সার্ভেতে এই সেম নামটা ইউজ করতে হবে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি জেরিন জুই অথবা লাভা আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন আপনাদের বোঝানোর খাতিরে আমি দেখছি জেরিন অ্যান্ড জুই অথবা লাভা অ্যান্ড জুই আপনারা এই ধরনের নামগুলো দিয়ে দিবেন আমি লিজভা অ্যান্ড জুই দিয়ে দেবো এই জায়গায় দেওয়ার পরে এখানে নিচে একটা ক্লিক করার পরে কিন্তু আরেকটা সার্ভে চলে আসবে মেইন সার্ভের কাজগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের যদি মেইন সার্ভের কাজগুলো কিভাবে করে সেই বিষয়ে ভিডিও লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর যারা এখন পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন